যাচ্ছে এটা একটা ক্রমাগত প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তো আমরা সাধারণত পঙ্গুত্ব যে রুগীগুলো সারা ওয়ার্ল্ডে আমরা দেখে থাকি মোস্ট অফ দ্য রুগী হচ্ছে বিভিন্ন ডিজিজ ইন্ডিউসড আপনি বলছেন বাত ব্যথা আর্থ্রাইটিস শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করতে পারে বিভিন্ন মানে এই সংখ্যাটা বেশি অনেক সময় হয় যে একটা অ্যাক্সিডেন্টের কারণে হয় বা হয়ে যায় সেটা দুর্ঘটনাজনিত কারণ তো রয়েছে যেটা হঠাৎ হয়ে যায় কিছু করার থাকে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব মানে ধীরে ধীরে হয় এবং হয়তো আগে যদি আমরা সচেতন হই সেটা থামানো সম্ভব জি যেমন বিভিন্ন আর্থ্রাইটিস আমরা যদি দেখি আর্থ্রাইটিসে কি হয় আমাদের প্রতিটা জোড়া ইনফ্লামড হয় প্রদাহ হয় জোড়ার মধ্যে যে নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ডেস্ট্র হয়ে যায় নষ্ট হয়ে যায় দেন জোড়ার যে ফাংশন বা মুভমেন্ট বা জোর এক একটা জোড়ার এক এক কাজ হাতের এক কাজ পায়ের হাঁটুর এক কাজ ফাংশনটা সে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা হারিয়ে ফেলে এবং এই জোড়া যখন ফাংশন হারিয়ে ফেলে তখন কিন্তু তার আশেপাশে যে মাসেলস এবং অন্যান্য সফট টিস্যু এগুলো আস্তে আস্তে কর্মক্ষমতা হারিয়ে আসে এবং সে এক পর্যায়ে সে ডিজেবল হয়ে পড়ে বা বিছনায় পড়ে যেতে পারে অনেকে একেবারেই বিছনায় পড়ে যেতে পারে অনেকে হয়তো হাঁটা চলাফেরা ক্ষমতা হারিয়ে ফেলে অনেকে আগে হয়তো হাঁটতে পারতো এখন হাঁটা বন্ধ হয়ে গিয়েছে অনেকে হয়তো আগে দৌড়াদৌড়ি করতে পারতো সেটা বন্ধ হয়ে গিয়েছে অনেকে আগে দাঁড়াতে পারতো স্ট্যান্ডিং বা সিটিং বসে থাকতে পারতো সেটাও বন্ধ সে বিছানা থাকতে হয় তো আর আসলে ডিজেবিলিটির বিভিন্ন মেজারমেন্ট আছে আমরা গ্রেড করে থাকি বিভিন্ন মেজারমেন্ট হয়ে থাকে কিন্তু বাদ ব্যথাজনিত যে ডিজেবিলিটিসগুলা এটা কিন্তু মাসের পর মাস বছরের পর বছর লাগে ডিজেবিলিটিগুলো হতে এবং রুগী যখন টোটালি ডিজেবল হয়ে পড়ে এবং সে যখন বুঝতে পারে তখন কিন্তু অনেক সময় কিছু করার আর থাকে না আর এটা কিন্তু একটা একদিনের প্রক্রিয়া না এবং আস্তে আস্তে আস্তে আস্তে হতে থাকে যেমন আথ্রেডিজনিত ডিজেবিলিটিগুলা রুগী হয়তো প্রাইমারি তার ব্যথা নিয়েই সে কনসার্ন থাকে যে যে ব্যথা না থাকলে সে যে চলতে পারছে না হাঁটতে পারছে না মুভমেন্ট করতে অসুবিধা হচ্ছে ওই দিকে তার কনসার্ন নাও থাকতে পারে কারণ যেহেতু ব্যথা তার কাছে অসহ্য কষ্ট হয় এই কষ্ট নিয়ে সে পড়ে থাকে তো এই জন্য আমরা যারা ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমরা কাজ করি আমরা রুগীকে তার বর্তমান সমস্যার পাশাপাশি ভবিষ্যতে কি কি হতে পারে স্পেশালি যে ডিজেবল হয়ে যেতে পারে সেই দিকে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করি রুগীদেরকে এবং সেই দিকে রুগীকে আমরা এই সকল রোগীর যে ইতিহাস এবং আগের যে রিসার্চ ওয়ার্ক এবং তাকে লাইফস্টাইল এবং এই জাতীয় সমস্যা কি হতে পারে রোগের ভাগ্য কি এগুলো আমরা তাকে আগেই বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি একটু ভাগ ভাগ করে বলেন যে কোন ধরনের বাত ব্যথা কোন ধরনের পঙ্গুত্ব হতে পারে বিভিন্ন রোগ আছে কতদিন পর এটা ডেভেলপ করে ধন্যবাদ আসলে বাদ ব্যথা যদিও একটা বিশাল সাবজেক্ট তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে যেটা হয় যে যেমন পুরুষদের কিছু আর্থ্রাইটিস রোগ অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস তো এই রোগে কি হয় প্রতিটা জোড়া আস্তে আস্তে প্রদাহ হয় প্রদাহ হয়ে জোড়াগুলো নিজে নিজে ফিক্সড হয়ে যায় একটা হাড় আরেকটার সাথে জোড়া লেগে যায় ইনফ্লামড হয়ে এবং দেখা যায় যে যেমন ধরেন স্পাইন যখন ফিক্সড হয়ে যাবে তখন সে আর মুভ করতে পারবে না কারণ জোড়া তো ফিক্সড এমন হতে পারে রুগীর আর পেইন নাও থাকতে পারে এক পর্যায়ে রুগী হয়তো পেইনের কথা আর বলবে না কিন্তু সে দেখবে পেইন নাই কিন্তু যখনই সে মুভ করতে যাবে সে পেইন নাই সে হ্যাপি তার কষ্ট নাই কিন্তু সে কিন্তু পারছে না হাঁটতে স্বাভাবিকভাবে চলাফেরা বন্ধ হয়ে যায় তো এটা হচ্ছে আর্থ্রাইটিস রোগীর যেমন কমন যেমন মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস তার স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে তার মানে তো সে ডিসেবলড হয়ে গেল হয়ে গেল এবং তার ব্যক্তিগত লাইফ তার কাজের প্রফেশনাল লাইফ সোশ্যাল লাইফ মানে সকল লাইফ ইভেন কি রিলিজিয়াস যে ধর্মের যে লাইফ আছে সবই তার আস্তে আস্তে আস্তে আস্তে বন্ধ হয়ে আসে আর অন্যান্য আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে মহিলাদের কমন আমরা পেয়ে থাকি বাচ্চাদের বিভিন্ন আর্থ্রাইটিস পার্থেস ডিজিজ বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা মহিলাদের যে আর্থ্রাইটিসগুলো এগুলো সেম প্রসিডিউরে হয় তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে সাইনোবিয়াল যে জয়েন্টগুলো আছে স্পেশালি হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট শোল্ডার হাতের জয়েন্ট ছোট জয়েন্ট যে জোড়াতে মানে আমরা সাইনোবিয়াল ফ্লুইড থাকে মুভমেন্ট বেশি হয় এই জোড়াগুলো এফেক্ট হয় প্রাইমারি সে ব্যথা নিয়ে কনসার্ন থাকে আচ্ছা। এবং জোড়াগুলো ফুলে যেতে পারে জোড়া আস্তে আস্তে আস্তে আস্তে প্রক্রিয়া হতে হতে এক পর্যায়ে জোড়া ভিতরে যে স্ট্রাকচার নষ্ট হয়ে যায় তখন হয়তো ব্যথার পরিমাণটা কমে আসে কিন্তু ইন দ্য মিন টাইম সে কিন্তু জোড়ার আর যে ফাংশন বা যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এগুলো আর থাকে না এবং ব্যাক করে আনা কোনোভাবে সম্ভব হয় না তখন দেখা যায় হাতের আঙ্গুল একদিকে বেঁকে গিয়েছে হাঁটু একদিকে হাতার ডানে বামে বা পিছনে বেঁকে যায় তখন সে দেখা যায় যে ব্যথার পাশে এই রুগীগুলো ব্যথা প্রেজেন্টেশন আজীবনই থাকে একেবারে আচ্ছা। মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ওই সাথে তার এই ডিসেবিলিটিস যে সে ওই যে জোড়া যেহেতু নষ্ট হয়ে গিয়েছে সো নষ্ট হলে সে আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না স্বাভাবিকভাবে সে নিচে বসতে পারবে না স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না আর আপনি যেটা বলছেন যে কিছু ডিজিজ আছে বা কিছু ইঞ্জুরি আছে যেটা হঠাৎ হতে পারে যেমন road accident spinal cord injury পড়ে গিয়ে আঘাত থেকে পড়ে যে অনেকে হতে পারে বা এই যে খেলার মধ্যে হচ্ছে এখন হ্যাঁ। ফুটবল খেলা যে যে কোনো স্পোর্টস ইঞ্জুরি হঠাৎ স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে গেল বা যে কোনো একটা হাড় ভেঙে গেল বা জোড়া খুলে গেল দিস ইজ অ্যানাদার ডিসেবিলিটিস তো এটা হচ্ছে তাৎক্ষণিক হবে আর আমরা যে রোগীগুলা বেশিরভাগ পাই সেগুলো হচ্ছে বিভিন্ন ডিজিজ ইনডিউসড মানে, দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী কোনো ক্রনিক হ্যাঁ। যে ডিজিজগুলোতে সে অনেক বছর ধরে ভুগছে হ্যাঁ ভুগছে এবং এই রোগীগুলো আসলে চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করে বেশি আচ্ছা। যেহেতু রোগটা প্রসেসও দীর্ঘদিন এবং যার কারণে ট্রিটমেন্ট অবহেলাটাও রোগীর বেশি হয়ে থাকে আচ্ছা। আর যেটা একিউট যেমন ইঞ্জুরি জনিত হয় তখন কিন্তু রোগী কনসার্ন হয়ে যায় হ্যাঁ। সে কনসার্ন হয়ে যায় সে দ্রুত হাসপাতালে এবং স্পেশালিস্টের কাছে চেষ্টা করে যেটা রিকভারি করার তো এই এই জন্য আমরা মানে প্রত্যেকটা রোগ কিভাবে হচ্ছে বা এটার ভবিষ্যৎ কি বা মানে ট্রিটমেন্ট দিলে কি হতে পারে না দিলে কি হতে পারে এগুলো আমরা রুগীদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করি কেন রুগী যদি না বুঝে সে হয়তো এক বছর পরে বলবে হ্যাঁ ডাক্তার সাহেব আপনি তো আগে থেকে আমাকে বললেন না যে আমার এরকম একটা সমস্যা হতে পারে তাহলে আমি একটু সিরিয়াসলি চিকিৎসাটা করতাম বা রিহ্যাবিলিটেশন এই টার্মটা আমি জানিই না বা বুঝি না আমি তো কেবল ওষুধ খেয়ে যাচ্ছি অনেক রুগী এসে বলে স্যার আমাকে কেউই বলেন এত বছর যে এই জাতীয় চিকিৎসা আছে যেটার মাধ্যমে আমরা আমি এখন হাঁটতে পারছি স্বাভাবিক জীবনযাপন করতে পারছি আগে তো একজনের মানে একজনের উপরে ডিপেন্ড করে আমাকে চলতে হতো এখন নিজে চলাফেরা করতে পারছি সে যদি তার দৈনন্দিন জীবনের যে কাজগুলো একান্ত যে ব্যক্তিগত কাজগুলো যদি সে নিজে করতে পারে এটাও একটা বড় পাওয়া পাওয়া অবশ্যই অনেক সময় দেখা যায় যে কোনো একটি দুর্ঘটনা ঘটলো মেরুদণ্ডের কোনো বোনস মানে ভার্টিব্রা যেটা আছে আমরা বলি ছোট ছোট বোনসগুলো আছে এগুলোতে ফ্র্যাকচার হলো যেটাকে বলা হয় কম্প্রেশন ফ্র্যাকচার সেই ক্ষেত্রে আসলে এই পুনর্বাসনের কোনো ভূমিকা আছে কি অবশ্যই পুনর্বাসনের ভূমিকাটাই এখানে আসলে মূলত কম্প্রেশন ফ্র্যাকচার হলেই আপনার সব ক্ষেত্রে কিন্তু সার্জারি করা যাবে না আর আপনি সার্জারি করলেও কিন্তু তো একটা মানে একটা কনসার্ন হলো যে ওটা কত পার্সেন্ট হয়েছে যদি ফিফটি পার্সেন্ট হয়ে যায় তখন সেই ক্ষেত্রে হয়তো সার্জারি দরকার হয় কিন্তু যদি পার্সিয়াল কম্প্রেশন হয় হ্যাঁ সেক্ষেত্রে সার্জারি ইন্ডিকেশনই নেই হ্যাঁ, ইন্ডিকেশনই নাই মানে দেওয়াই যাবে না হ্যাঁ তাহলে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন মানে এই ক্ষেত্রে তো শুধু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে সে ব্যথা কমিয়ে রাখলো এটা তো কোনো ট্রিটমেন্ট হলো না অবশ্যই না এবং এটার সাথে যেটা হবে আপনার যে একটা হাড় সে নিজে নিজেই ওখানে থাকে না তাকে ধরে রাখার বিভিন্ন সফট ইস্যু থাকে লিগামেন্ট থাকে তার একটা বায়োমেকানিক্স আছে মানে একটা হাড়ের কারণ হাড় তো আমাদের শরীর ওজন ক্যারি করছে মুভমেন্ট করছে আপনার মাসেলগুলার সাথে সে অ্যাটাচড লিগামেন্টের সাথে অ্যাটাচ স্ট্রাকচারাল মানে ফ্রেমওয়ার্ক হচ্ছে আমাদের বোনস সো এই বোনসের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক যে একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার সো এই বায়োমেডি বায়োমেডিক্যাল স্ট্রাকচার ইঞ্জিনিয়ারকে আপনাকে যদি মেনটেন করতে হয় এবং নষ্ট না না যেন হয় তার জন্য আপনাকে রিহ্যাব করতেই হবে রিহ্যাবিলিটেশনের বিকল্প কোনো ট্রিটমেন্ট নাই সেক্ষেত্রে আপনাকে মাসেল স্ট্রেংথ বাড়াতে হবে ওই জায়গার লোকাল সার্কুলেশন বাড়াতে হবে তারপরে হচ্ছে একটা যে কোনো ট্রমা ইঞ্জুরিতে কিন্তু জোড়াগুলো আস্তে আস্তে আপনার চেঞ্জ আসে ক্ষয় হতে থাকে সেকেন্ডারিলি আপনার আথরাইটিস ডেভেলপ করে সো সেই ক্ষেত্রে আপনি যদি আগে থেকে রিহ্যাবিলিটেশন না করেন তাহলে ওই প্রক্রিয়াটা দ্রুত হবে নাম্বার ওয়ান আর দুই হচ্ছে আপনার স্ট্রাকচারাল প্রবলেম দেখা দিবে এবং যেমন স্পাইন থেকে কাইফোসিস হয়ে যেতে পারে আস্তে আস্তে আস্তে সে বাঁকা হয়ে যাবে সামনের দিকে অথবা স্কুল ইউসিস ডেভেলপ করতে পারে মানে ডানে বামে বাঁকা হতে পারে বা লড়োটিক মানে পিছনে বেঁকে যেতে পারে দেখবেন অনেক মানুষ কুজো হয়ে হাঁটতেছে তাকে যদি একটু সোজা হইতে পারেন সে পারবে না ডিউ টু তারও যে স্ট্রাকচারাল ডিফর্মিটি তৈরি হয় একদিনে হয় না এটা ইঞ্জুরিও হতে পারে বা যে কোনো আর্থ্রাইটিস বা অন্যান্য রোগের থেকেও তার এই সমস্যাগুলো দেখা আচ্ছা। দিতে পারে ইভেন কি কনজেনিটাল অ্যানোমেলিস থেকে আমরা প্রায় ইয়াং বাচ্চা পাচ্ছি দশ বারো তেরো বছর বয়সী ছেলে বা মেয়ে যে তার মেরুদণ্ড বাঁকা মা বাবাও আচ্ছা। বলতে পারবে না সেও বলতে পারবে তার কোনো রোগ হয় নাই কোনো ব্যথা নাই কোনো কিছু নাই তো এইটা একটা এই জন্য ডিসেবিলিটিস গুলা মোস্ট অফ দ্য বললেন যে কোনো তার কিন্তু আদার্স কোনো সিমটম নাই যে ব্যথা হচ্ছে বা কিছু সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে করেন ধন্যবাদ আসলে প্রথমত ডায়াগনোসিসটা হয় কখন যখন রুগী একেবারেই ডিসেবিলিটির দিকে চলে যায় বা আচ্ছা। একটা নতুন করে একটা প্রবলেম দেখা দিল যে হঠাৎ করে তার ব্যথা শুরু হলো স্পাইনে যেটা আগে ছিল না কোনো আঘাতের হিস্ট্রি নাই কোনো কিছু নাই সে নিয়মিত ভালো বাচ্চা ছিল সবই করে তখন আমরা যেটা পাই যে আমরা হয়তো এক্স রে বা এমআরআই বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করলে দেখা যায় যে যে কোনো একটা স্কোলিসিস বা কাইফোসিস বা কাইফো স্কোলিসিস একসাথে দুইটাও ডেভেলপ করতে পারে আচ্ছা। এগুলা ডেভেলপ করে বসে তো অ্যাকর্ডিং টু ডেভেলপমেন্ট আপনার সেখানে কি কোনো কনজেনিটাল অ্যানোমেলিস ছিল কিনা কোনো ভাইটেব্রা আগে থেকে ফ্র্যাকচার ছিল কিনা বা বা কোনো মিনারেল বা ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হলো কিনা বা কিভাবে হলো বা তার লাইফস্টাইলটা কি সে কি করে যেমন আমরা অনেক সময় নিচে বসে বাচ্চারা পড়ালেখা করে খাটে বসে বসে এই নিয়ে আরো জানবো একজন দর্শক যেহেতু অপেক্ষায় আছেন ফোনটি আচ্ছা। নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে থানা থেকে বলতেছি এবং রাজশাহী ডিস্ট্রিক্ট জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন সমস্যা একদিন আপনাদের সঙ্গে আলাপ করছিলাম মোটামুটি হয়ে গেল মাসখানেক বলেন জি কি বলেছিলেন আলাপ করার পরে আপনি সালিশন দিলেন যে আপনি গরম পানি দিয়ে সেদ করেন এবং আয়রন ট্যাবলেট আর ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে থাকেন দেখা যাক কতদূর কি আল্লাহ আগায় এখন বর্তমানে আমি সিকি অংশ আরাম পেয়েছি আচ্ছা এখন সিকি অংশ আরাম আমার কিন্তু যে পদ্ধতি দিয়েছিল এই অবস্থায় আমি এখন কিন্তু এক সিকি আরাম পেয়ে গেছি আচ্ছা এখন তার জন্য আর কিছু পদ্ধতি ব্যবহার করতে বলবেন নাকি আর কোনো ওষুধ দিতে বলবেন নাকি ওটার জন্য আমি লাইনে আপনাদের কাছে বর্তমানে কি আপনারা কোনটা সালিশন দিচ্ছেন জি আপনার বর্তমানে আপনাদের সালিশন অনুযায়ী কিন্তু আমি এক সিকি আরাম পেয়েছি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আপনার বর্তমানে কি সমস্যা হচ্ছে বর্তমানে এখন এখন আছে তবে আর কিছু যদি এটাই অবস্থা চালাবো না আর কিছু করব এটার জন্য আপনাদের কাছে আমি বলতেছি আমরা সেটা বুঝতে পেরেছি আপনার বর্তমানে কি সমস্যা হচ্ছে বেশি বেশি কি সমস্যা হচ্ছে এখন বেশি সমস্যা হয়েছে আমার পায়ে এখন মাঝে মাঝে মাংসর মনে হচ্ছে যে জাম ধরছে মাত্র হুম আচ্ছা জি আমি মোটামুটি বুঝতে পেরেছি হয়তো আমাদের আগের কোন প্রোগ্রামে উনি ফোন দিয়েছিল কিছুটা উপকার পেয়েছে এখন পায়ে হ্যাঁ, জাম ধরে থাকে জাম ধরে থাকে তাকে জাম ধরার মানে আরো ওনার অনেক ডাটা আমাদের দরকার ছিল যে আগের হিস্ট্রিটা কি ছিল যেহেতু লাইভে হতো আমাদের তো মনে থাকার মানে কথা অনেক প্রশ্ন আসে অনেক দর্শক ফোন করেন তো জাম ধরার ক্ষেত্রে আমার সাজেশন আপনি কিছু শুয়ে শুয়ে ব্যায়াম করতে পারেন যেগুলো আমরা বলি স্টেটিক টাইপ এক্সারসাইজ আপনার যারা বুঝে আপনার নিজের লোক যারা আপনার প্রিয়জন তাদের সাথে কথা বললে হবে আপনি স্টেটিক আমি আবারও বলি S T A T I C static type exercise এই এক্সারসাইজগুলো আপনি শুয়ে শুয়ে করেন যেমন চিত হয়ে শুয়ে হাঁটুর নিচে কোনো টাওয়াল পেঁচি হাঁটু দিয়ে চাপ দেওয়া গোড়ালি দিয়ে বিছানায় প্রেশার দেওয়া শোল্ডার দিয়ে প্রেশার দেওয়া এই জাতীয় স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ আছে যেগুলো আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকেও দেওয়া আছে অথবা আপনি ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করে দেখবেন অনেক ব্যায়াম দেওয়া আছে স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ সো এই টাইপের এক্সারসাইজ যখন আপনি করবেন দেখবেন অনেকাংশেই জামগুলা দেখবেন ফ্রি হয়ে আসছে আর পাশাপাশি যদি আপনি হাঁটার অভ্যাস মানে হাঁটা সম্ভব হয় আপনার দ্বারা হাঁটবেন সাঁতার কাটা আমি শীতে রুগীদেরকে সাঁতার কাটতে না করি কারণ ঠান্ডা পানিতে অনেক সময় এই যে এটা আরও সমস্যা বেড়ে যেতে পারে যখন গরম ঋতুতে তখন সাঁতার কাটতে পারে বা যদি সুইমিং পুল থাকে যেখানে ওয়ার্ম ওয়াটার থাকে সেখানে সাঁতার কাটতে পারে এগুলো অনেকাংশই আপনার এই জাম লাগাটা অনেকাংশই কমে আসবে আর কিছু ওষুধ আছে আসলে সেটা রুগী না দেখে দেওয়া যাবে না সেটা রুগী দেখে দেন ওষুধ হতো দিতে হবে তো আপনি যে চিকিৎসাটা করছেন ওটার পাশাপাশি আপনি মিকোবেলামিন একটা ট্যাবলেট পাওয়া যায় ভিটামিন পয়েন্ট ফাইভ এমজি একটা করে দুবেলা খান আর স্টেটিক ট্যাব এক্সারসাইজগুলো ইউটিউব আমার ইউটিউব ফেসবুক বা অন্যান্য ডাক্তারদের এক্সারসাইজ দেওয়া আছে দেখে শিখে আপনি একটু ট্রাই করেন আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আচ্ছা। আছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি হাসান মানিক বলছিলাম জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমার বাতের সমস্যা জি আমরা আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা বলুন বাতের মানে আপনার কি জাতীয় সমস্যা শারীরিক সমস্যাটা কি ব্যথা না জি ব্যথা না ফুলে যায় শরীর ব্যথা একেবারে রক টান টান টান হয়ে যায় আচ্ছা সারা শরীরে বয়স কত আপনি কি করেন আপনি যে আপনি কি করেন পেশা কি দোকানে বসে বসে করি আচ্ছা এই প্রতিটা জোড়া কি ফুলে যায় পাশাপাশি না জোড়া ফুলে না শুধু গিটে গিটে হাতের লোকের যে গুলো আছে না ওগুলোর মধ্যে ফুলে না কিন্তু ব্যথা হয় আর পায়ের যে ইগুলো আছে গোড়ালিটা হাঁটুর ওখানে ওখানে ব্যথা হয় আচ্ছা জি ধন্যবাদ ওনার হাতের স্মল জয়েন্টগুলা পায়ের গোড়ালি এগুলাতে ব্যথা হয় ফুলে না এটা হতে পারে তো আসলে এই ক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট খুব জরুরি আমাদের যেমন ভিটামিন টেস্ট স্পেশালি ডি খুবই ইম্পর্টেন্ট আমরা ডি ডি বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আমরা কিন্তু ডেফিসিয়েন্সি পাচ্ছি আমরা বারবার বলে আসছি এবং এটা অনেকে ডি আমরা দেই দেওয়ার পরেও কিন্তু ধরেন যে কয়দিন খেলো ওই কয়দিনই কারেকশনে থাকে আবার হাইপো হয়েছে সো এই জন্য ভিটামিন ডিটা একজন অবশ্যই স্পেশালিস্টের তত্ত্বাবধানে প্রত্যেকটা মানুষকে কন্টিনিউ করা উচিত ইভেন কি বাচ্চাদেরকেও ডোজ অনুযায়ী এক একজনের এক এক ডোজ এটা আজীবন খাওয়া উচিত ভিটামিন ডি যার কারণে দেখা যাবে যে এই জাতীয় ব্যথার সমস্যা হতে পারে বা অন্যান্য মিনারেল ডেফিসিয়েন্সি থেকেও হতে পারে তো আপনার কিছু ব্লাড টেস্ট করা দরকার আর পাশাপাশি আপনি যেমন গোড়ালির ব্যথা কথা বলছেন গোড়ালির ব্যথার জন্য আমরা সবাইকে বারবার বলছি আপনারা জুতো অবশ্যই নরম জুতো ব্যবহার করতে হবে সেটা আপনি যেই জুতোই ব্যবহার করেন ক্যাটস হোক বা শু হোক বা পন্স হোক বা চপ্পল যাই ব্যবহার করেন না কেন অবশ্যই সোলটা সফট হতে হবে এবং খালি পায়ে হাঁটা যাবে না অনেকে বাসায় খালি পায়ে হাঁটেন যার কারণে পায়ের তলায় গোড়ালি বা সামনের জায়গাগুলোতে বা পায়ের পাতাতে পেইন হয় উপরের অংশে পেইন হতে পারে অ্যাঙ্কেলে বা যেটা গোড়ালির যে জোড়াটা সেখানে ব্যথা হতে পারে জুতাটা অবশ্যই ইম্পর্টেন্ট আর আপনাকে যেটা বলবো যে ভিটামিন ডি আপনি যদি না খেয়ে থাকেন ভিটামিন ডি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন কিছুদিন ক্যালসিয়াম একটা করে প্রতিদিন খেয়ে দেখতে পারেন আর পাশাপাশি ওয়ার্ম ওয়াটার শাওয়ার নিতে পারেন মানে কুসুম গরম পানিতে গোসল করবেন শীতের যে সকালে রোদ নয়টা দশটার দিকে যে রোদটা আছে খুবই ইফেক্টিভ এগুলো আপনার ব্যথা শারীরিক জড়তা ইভেন কি মানসিক যে কোনো অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে মুক্তি দিতে পারে সো শীতের সকালে আপনারা হাঁটার অভ্যাস করেন রোদের মধ্যে হালকা রোদ যেটা আসে এটা অনেকাংশেই এই জাতীয় সমস্যা কমিয়ে ফেলবে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতির সময় হয়ে গিয়েছে আচ্ছা।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 হয় আমাদের যে বডির ফিজিক্যাল ডেভেলপমেন্টটা তখন হয়তো তার এই এই সমস্যাটা আস্তে আস্তে ইন্টারনালি হচ্ছিল সে বুঝতে পারেনি যখন একটু অ্যাডাল্টের দিকে যায় মানে কিশোর কিশোরী তখন এই সমস্যাটা দেখা দেয় যে হয়তো সে একদিন খেয়াল করে যে তার হঠাৎ কোমর ব্যথা বা ঘাড় ব্যথা বা পিঠে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে বা স্বাভাবিক দৌড় দিতে সমস্যা হয় যেটা আগে ছিল না এগুলা তখন সে নোটিস শুরু করে এবং অনেক সময় যে তারা হয়তো অনেকে স্পাইন বাঁকাটা দেখ খেয়াল করে না কারণ সবাই তো আয়নার সামনে ওইভাবে নিজেকে খেয়াল নাও করতে পারে বা এটা আরেকজন যদি দেখে তখন কিন্তু ইন দ্য মিন টাইম তো অলরেডি আপনার ডিসেবিলিটি বা প্রবলেমটা তৈরি হয়েই যায় যদি এটা এই জন্য বাচ্চাদের এই বিষয়টি নিয়ে কথা বলবো একজন দর্শক লাইনে আছেন যেহেতু আমি ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে সমস্যা কথা ম্যাডাম আমি আমি আমার নাম তারিক হোসেন জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি জেলা চুয়াডাঙ্গা এবং দর্শক জি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন বলেন আপনার সমস্যা বলেন আমি শুনতে পাচ্ছি দু হাজার চোদ্দ সালে মানে পড়ে গেছিলাম পড়ে গেছিলাম বাথরুমে পড়ে গেছিলাম গোসলখানায় যাওয়ার পরে আপনি স্পাইনাল ব্লক হয়ে গেছিল আমি ডাক্তার ওই ডাক্তার লুৎফর রহমান বিভাগের প্রধান রাজশাহী ওনার কাছ থেকে অপারেশন করি তারপরে তারপরে তারপরে স্যার ভালো হয়ে যায় মানে ভালো হওয়ার পরে এখন বর্তমানে আমি ওই পাম পায়ে দিকে কোনো শক্তি পাই না হাঁটতে গেলে ব্যথা আমি অনেক সমস্যা স্যার স্যার আমি কি করতে পারি স্যার মানে এখন বর্তমানে এই যে বেল্ট ইউজ করতে মাজাই গরম পানি ফ্যাক দিচ্ছি আর আপনি আচ্ছা আর বাম খুবই চিকন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার বর্তমানে যে সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছেন মেরুদণ্ডের কোনো টেস্ট করেছেন বা কোনো ডাক্তাররা কোনো সমস্যার কথা বলেছে বর্তমানে হ্যাঁ হ্যাঁ বর্তমানে আমি আমাদের চুয়াডাঙ্গা ফিজিওথেরাপি যে আপনি যে নুরাল আকাশ স্যারকে দেখাচ্ছি হুম কি সমস্যা বলেছেন এখন উনি কি কোনো এমআরআই করে দেখেছে মেরুদণ্ডের সমস্যার কথা অবশ্যই বলেছে এমআরআই এমআরআই করছিলাম এমআরআই করছিলাম সব রিপোর্ট টিপোর্ট ঠিকই আছে স্যার মাঝে মধ্যে স্যার এমন ব্যথা ওঠে একদম পঙ্গমত হয়ে যায় আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার একটা অপারেশন ছিল অনেক পুরাতন দুই সালে দেন এখন আবার নতুন প্রবলেম যার পা একটা শুকিয়ে গিয়েছে ব্যথা অনেক বেশি হয় তো আসলে এইগুলা এগুলো দিস ইজ ডিসেবিলিটি যে হাত পা শুকিয়ে যাওয়া হ্যাঁ পা শুকিয়ে যায় পা শুকানো কিন্তু একদিন হয় না রুগী নোটিসড করে ব্যথার কথা যখন শুরু হয় তখন সে নোটিসড করে যে আচ্ছা। তার একটা পা শুকিয়ে গিয়েছে তো এই জন্য এটা কিন্তু অনেক রোগীরই কমপ্লেইন থাকে যে পাটা শুকিয়ে যাচ্ছে এটা কিভাবে হয় বা কেন হয় জি এটা স্পেশালি আমাদের যে নার্ভ থাকে নার্ভ যদি কোনো কারণে অকেজ হয়ে যায় এখন স্পাইনাল কর্ডে যদি যেমন ওনার একটা অপারেশন হিস্ট্রি আছে ওইখানে যদি নার্ভ ইঞ্জুরি থাকে বা বা পরবর্তীতে অপারেশনের সময় হতে পারে বা পরবর্তীতেও দেখা যাবে যে বিভিন্ন কারণে সে আবার হয়তো ওখানে নার্ভ কম্প্রেসড হতে পারে তখন কিন্তু নার্ভ যদি ব্লক হয়ে যায় নার্ভের যে ইম্পালসটা মাসেলে ক্যারি করতে পারে না তখন মাসেলগুলো তার শক্তি হারিয়ে ফেলে মাসেল যখন শক্তি হারিয়ে ফেলে আস্তে আস্তে অ্যাট্রোপি হয়ে যাবে শুকিয়ে যেতে পারে এবং একদিনে হয় না এটা অনেক সময় লাগে ধীরে ধীরে ধীরে ধীরে এটা হতে থাকে কারণ যখন মাসেল ওয়ার্ক করতে পারবে না মুভমেন্ট হবে না তখন মাসেল সার্কুলেশন কমে আসবে নিউট্রিশন সাপ্লাই কমে আসবে ইলেকট্রিক্যাল ইম্পালস কমে আসবে আস্তে আস্তে মাসেল অ্যাট্রোপি হয়ে যাবে শুকিয়ে যাবে সেল ডেথ হবে টিস্যু আস্তে আস্তে ডেথ হয়ে আসবে তো সেটা কিন্তু একদিনও হয় না তো আমার সাজেশন আপনাকে প্রপার জায়গায় রিহ্যাব থেরাপি চিকিৎসা করতে হবে এবং ওই ডাক্তার সাহেবের সাথে আপনাকে খোলামেলা কি সমস্যাটা হয়েছে বর্তমানে সেটা আপনাকে জেনে নিতে হবে না হলে আপনি অন্ধকারে থেরাপি বা ফিজিওথেরাপি দিয়ে এদিক সেদিক সময় নষ্ট করে কোনো লাভ নেই কারণ আপনার রোগ না নির্ণীত হলে শুধু থেরাপি দিয়ে উল্টো আরও ক্ষতি হয়ে যেতে পারে তো বুঝে শুনে আপনাকে কাজটা করতে হবে আমার সাজেশন আপনি একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে এখন বর্তমান সমস্যাটা কি অপারেশনের কারণে হয়েছে না বা নতুন করে সমস্যা হয়েছে অবশ্যই কোনো না কোনো কারণে হয়েছে সেটা নার্ভ ইঞ্জুরি হতে পারে বা কোনো কারণে কম্প্রেশন থাকতে পারে অনেক সময় সার্কুলেটরি ডিসঅর্ডার থেকে হতে পারে যে রক্ত চলাচল নালী সমস্যা থেকে হতে পারে তবে সেটা প্রেজেন্টেশনটা একটু ভিন্ন হবে পা শুকানের সাথে কালার চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময় অনেকের ফুলে যেতে পারে অনেকে গ্যাংগ্রিন পচে যাওয়া আঙ্গুল নষ্ট হয়ে যায় এই জাতীয় কমপ্লেন আসতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওনার একটা nerve nervous system disorder this is one type of পঙ্গুত্ব বা ডিসেবিলিটি তো এই এই জন্য আমরা এই রুগীদেরকে প্রাইমারি অ্যাসেসমেন্টটা কনফার্ম করতে হবে যে এটা কি কারণে হচ্ছে দেন রিহ্যাবিলিটেশন যেটা আমরা বারবার বলছি যে পুনর্বাসন চিকিৎসা এবং পুনর্বাসন চিকিৎসা ডে বাই ডে আপডেট হচ্ছে প্রত্যেকটা কেইস অনুযায়ী আপডেট হচ্ছে এবং আপনার রেজাল্টও এক্সিলেন্ট আসতেছে এখন আচ্ছা। এখন যে মডার্ন অ্যাপ্রোচগুলা যদি প্রপার ওয়ে করা যায় অনেকের একটু সময় লেগে যায় দেখা যাবে যে অনেকের মাস খানেক বা দুই তিন মাসও লেগে যেতে পারে অনেকের বছর সময় লেগে যেতে পারে ইট ডিপেন্ডস অন কতটুকু ইঞ্জুরি হয়েছে বা কতটুকু ডিসঅর্ডার বা কি সমস্যা আক্রান্ত ওইভাবে চিকিৎসাটা আমরা দিয়ে থাকি দেন আস্তে আস্তে রেজাল্ট আসবে তো আমি আপনাকে বলবো আপনি এই কাজটা করেন এবং আপনি শুয়ে শুয়ে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে যদি আপনি চলাফেরা করতে অসুবিধা হয় বসে থাকা যাবে না শুয়ে একেবারে থাকা যাবে না শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়ামগুলো দেওয়া আছে আমার ইউটিউবে গিয়ে দেখবেন হাঁটুর ব্যায়াম পায়ের ব্যায়াম যতটুকু পারেন আপনি দেখে দেখে শুয়ে শুয়ে ব্যায়ামগুলো কন্টিনিউ করেন তাহলে যে শুকিয়ে যাওয়াটা অন্তত প্রিভেনশান হবে then in the mean time আপনি ভালো একজন চিকিৎসককে দেখে ট্রিটমেন্ট শুরু করতে পারবেন আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে সমস্যা কথা আমি সুমন সাহেব মুন্সিগঞ্জ থেকে বলছিলাম ওয়ালাইকুম সালাম জি সুমন সাহেব বলেন শুনতে পাচ্ছি স্যার আমার ওই যে কোমরে ব্যথা ছিল আচ্ছা কোমরে ব্যথা থেকে মানে বাম সাইডে ব্যথা রাখ বাম সাইডে থেকে বাম পায়ে চলে গেছিল এখন আমি ওই যে শ্যামলিতে চিকিৎসা নিছি একুশ দিন ভর্তি ছিলাম আচ্ছা ওই স্যারে বলছিল একুশ দিন চিকিৎসা নিছি থেরাপি দিছি আচ্ছা। বাসায় একই দিন রেস্টে থাকতে বলছিল ব্যায়াম করতেছি এখন স্যার কোমরে ব্যথাটা চলে গেছে কিন্তু ওই যে বা পায়ের উরুর মধ্যে ব্যথা পাই টিপ দিলে ব্যথা পাই স্যার এখন আমি কি করতে পারি স্যার টিপ দিলে ব্যথা পান কিন্তু হাঁটা স্যার এখন হাঁটা চলা মানে একুশ দিন হয়ে গেছে হাঁটা চলা এখন একটু একটু করি মানে হাঁটলে ব্যথা পাই না কিন্তু এখন আমার উরুতে টিভি দিলে অনেক ব্যথা পাই মানে পাটা বাস করতে পারি না টয়লেটে বসলে ব্যথা লাগে আচ্ছা আচ্ছা জি আমি বুঝতে পেরেছি আপনাকে এখন জি জি জি এটা এটা মাসেল স্পাজম হয় মাসেল স্পাজম থেকে এটা হতে পারে টেন্ডারনেস থাকতে পারে তো আপনি উরুতে কুসুম গরম শেক দেন নিয়মিত এবং এটা কোয়াড্রিসেপ স্ট্রেসিং এক্সারসাইজ আছে আপনি উপর হয়ে শুয়ে ঠিক উপর হয়ে শুয়ে হাঁটু দুটা পিছনে ভাস করে বা কাউকে বলবেন আস্তে আস্তে স্ট্রেস দিতে হ্যাঁ ইন্টারনেটে প্রচুর স্ট্রেসিং দেওয়া আছে দেখবেন কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ এবং হ্যামিস্ট্রিং মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ এই দুইটা এক্সারসাইজ আপনি করেন আশা করি দেখবেন এই সমস্যাটা আস্তে আস্তে চলে যাবে ইনশাল্লাহ এই রোগের ক্ষেত্রে যেমন বললেন যে মাসল স্প্যাজম যাদের হয় তাদের মাসল স্ট্রেন্দেনিং কিছু এক্সারসাইজ আছে কোন কোন মাসলের ক্ষেত্রে কি কি ধরনের এক্সারসাইজ করা হয় আপনাকে পিঠে আছে কোমরের জন্য অনেকে পায়ের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ধরেন মানুষের যেই প্রবলেমটা হ্যাঁ ওটা আমরা অ্যাট ফার্স্ট অ্যাসেস করার চেষ্টা করি যে কয়েকটা প্রবলেম যেমন অনেক ওই যে উনি বলছে যে ওনার পা শুকিয়ে যাচ্ছে দিস ইজ একটা প্রবলেম আর একটা হচ্ছে অনেকে বলতে পারে যে পা ব্যথা করে বা শক্তি পাচ্ছে না এটা অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা করে থাকি এবং আমাদের আপনি জানেন যে প্রতিটা জোড়ার প্রত্যেকটা মাসেলস আছে যে মেইন মাসেল এবং সিনার্জিস্টিক মাসেল মানে প্রাইম মুভার এবং সিনার্জিস্ট মূল মাসেল এবং তাকে সাহায্যকারী মাসেল আছে তো আমরা ট্রাই করি এট ফার্স্ট মূল মাসেলটাকে অ্যাক্টিভ করা যায় কিনা মূল মাসেল যদি কোনো কারণে ইনহিবিট হয়ে থাকে তাকে স্ট্রেন্দেনিং করানো যদি সে টাইট হয়ে যেতে পারে যে বললাম স্পাজম তাকে স্ট্রেসিং মানে করানো হ্যাঁ ব্যথা হবে ব্যথা হবে এবং মনে হবে তার শক্তি নেই আসলে মাসেল স্পাজম হয়ে আছে তো তাকে আমরা স্ট্রেস করানো তাকে তার নর্মাল যে অ্যানাটমিক্যাল লেন্থ লেন্থটাকে আবার রিকারেক্ট করা রিস্টোর করা দেন পাশাপাশি আপনার স্ট্রেন্থেনিং করা অনেক সময় গ্রেড কমে যায় ধরেন নর্মাল গ্রেড হচ্ছে ফাইভ ফাইভ থেকে কমে থ্রিতে চলে আসতে পারে টুতে চলে আসতে পারে ফোরে চলে আসতে পারে আমরা তখন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করি তো এখন সাধারণত স্পাজম বা টাইট হয়ে গেলে আমরা স্ট্রেসিং এক্সারসাইজ করাই আমরা মাসল স্পাজম নিয়ে আরো কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আম্মুর সমস্যার জন্য আমি ফোন দিছিলাম জি দর্শক আপনার মায়ের সমস্যার কথাটি বলুন আমার মায়ের সমস্যা হলো আজকে দশ বছর ধরে এই সমস্যা ঠিক আছে পুরা শরীরের হাড়ে হাড়ে হাড়ে ব্যথা আর মনে করেন ওনার এক বেলা যদি ওষুধ না খায় তাহলে উনি হাঁটতে পারে না আর প্রায় সময় শরীর ফুলে যায় আপনার মার রোগ রোগটা বলতে পারবেন রোগের নাম কি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের নাম হলো মনে করেন হাড় নাকি ক্ষয় হয়েছে মানে যে আচ্ছা। ডাক্তার আমরা ডাকা অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু আচ্ছা। যেখানে দেখাইছে সেখানে বলা হয়েছে যে হাড় ক্ষয় হয়েছে আচ্ছা আমি বুঝতে পেরেছি মুখ করতে পারে না হাত উপরে উঠে চুল বাঁধতে পারে না মানে কোনো কাজ করতে পারে না উনি আচ্ছা আপনি বলছিলেন যে ওষুধ খেলে ভালো থাকে আপনি কি বলতে পারবেন হ্যাঁ, নামটা খেলে একটু ভালো থাকে যে ওষুধের এই কি ওষুধ খেলে ভালো যদি ওষুধ না খায় তাহলে আবার এরকম হয় মানে হাঁটতে পারে না সেটা আবার আরেকটা সমস্যা হলো যদি মনে করেন চিরতা আছে না চিরতা কোনো তিতা খাইলে ওনার প্রস্তাব বন্ধ হয়ে যায় এবং কি প্রস্তাবের সাথে রক্ত যায় আচ্ছা সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু কি ওষুধ খেলে ব্যথাটা কমে আপনি বলছিলেন ওষুধের নামটা বলতে পারবেন আপনার সামনে আছে বলা যাবে ওষুধের নাম তো আমি বলবো না আমি আমার ভাই বোরে ফোন দিয়ে আপনি একটু এটা থাকবেন হ্যাঁ আচ্ছা এটা তো আমাদের লাইভ অনেক সময় লাগবে আচ্ছা আপনার মার বয়স কত আমার মার বয়স হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি ওনার মার সম্ভবত কোনো আর্থ্রাইটিস আর যেহেতু সিক্সটি ফাইভ ইয়ার্স অবশ্যই অস্ট্রিয়াথ্রাইটিস ডেভেলপ করেছে এবং অস্টোপোরোসিস এই বয়সে মহিলাদের কমন অস্টোপোরোসিস যেটা আমরা নীরব মানে ঘাতক রোগ বলে ক্ষয় হয়ে গেছে ডাক্তাররা বলছে তো ওষুধ হয়তো ব্যথার ওষুধ খেলে ব্যথা কমে থাকবে কিন্তু এই রোগীগুলোকে আমরা আসলে রিহ্যাবিলিটেশন ভিন্নভাবে করে থাকি আমরা চেষ্টা করি যত ব্যথার ওষুধ না দিয়ে তাকে ঘাটতি পূরণ করানো যেমন বিভিন্ন সাপ্লিমেন্ট খুবই ইফেক্টিভ মানে ব্যথাও কমবে রোগীর কোনো ক্ষতিও হবে না এবং দীর্ঘমেয়াদী সে রেজাল্ট পাবে আচ্ছা। বিভিন্ন glucosamine hyaluronic acid collagen type two one এগুলো আছে পাশাপাশি ভিটামিন ডি ল্যাকিংস থাকলে সেটা আমরা দিয়ে থাকি তো কিছু মিনারেল টেস্ট করা দরকার এবং পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশনের অন্যান্য থেরাপি আছে যেগুলা খুবই ইফেক্টিভ হয়তো কিছুদিন দিলে এবং রুগীকে যদি আমরা আমরা পাশাপাশি এক্সারসাইজ শিখিয়ে দিই রুগী মোটামুটি ভালো থাকতে পারে হয়তো ফলো আচ্ছা। আপ করতে হবে আর যেহেতু এটা একটা প্রগ্রেসিভ ডিসঅর্ডার আর্থ্রাইটিস এটা কিন্তু আবার হবে আবার হবে এই জন্য ডাক্তারের একটা টাচে থাকতে হবে সব সময় অ্যাসেস করতে হবে মানে regular follow up follow up করে থাকলে উনি ভালো থাকবে কিন্তু শুধু ব্যথার ওষুধ খেয়ে চিকিৎসা করানো কোনোভাবেই উচিত না এতে রোগীর বিভিন্ন সাইড ইফেক্ট হবে পাশাপাশি যেটা হবে রোগটা আস্তে আস্তে আরও খারাপ হবে এবং এক পর্যায়ে সে আবার এই ঘুরে ফিরে একই কথা ডিজেবিলিটি বা পঙ্গুত্ব সে বরণ করবে সো এখন ব্যথার চিকিৎসা মানে মানে ব্যথা নিয়ে ওরিড না হয়ে এই রোগটা কি এবং এই রোগটার ভবিষ্যৎ কি হতে পারে যদি রুগী এবং ডাক্তার সমন্বয়ভাবে কাজ করতে পারে ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ ডিসেবিলিটির দিকে যাবে না বা গেল এটাকে আমরা রিহ্যাব করতে পারবো বা যতটুকু সম্ভব তাকে ফাংশনালি আনতে পারবো চলাফেরা চালু রাখতে পারবো কষ্ট কমাতে পারবো একটা মোটামুটি একটা ভালো জীবনযাপন সে ইহকালে পাবে সে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি মরিয়ম বলছি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমি জানতে চাচ্ছিলাম স্যারের কাছে আমি দেড় বছর আগে জিবিএস রোগে আক্রান্ত হয়েছিলাম এখন আমি মোটামুটি থেরাপির মাধ্যমে সুস্থ আচ্ছা কিন্তু আমার বুকের মাঝখানে মনে হয় যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যায় মাঝে মাঝে বা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম মাঝামাঝি সময়ের মধ্যে আমার মনে হয় যে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা। আমি ডাক্তারের সাথে ডাক্তার এর আগে কথা বলছি দেখাচ্ছি ডাক্তার আমাকে আমি দুটো ওষুধ খাচ্ছি এখন একটা হলো ইনজেবার একটা হলো রিভার্ট দুটো ওষুধ খাচ্ছি এখন এ মতো অবস্থায় আমার কি করা যেতে পারে ডাক্তার যদি আমাকে একটু পরামর্শ দিতেন জি অবশ্যই আর আমি জিবিএস রোগী পরবর্তী করণীয় কি আমার জি জি জি আমার কিভাবে আমি ভালো থাকতে পারি জি অবশ্যই এটা জিনিস স্যার আমাকে জানাবে জি ইনশাআল্লাহ জিবিএস রোগটি সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না বা জানা উচিত এবং দর্শক আমাদের আগের প্রোগ্রাম দেখেছেন এবং সেটা ফলো করে এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক ভালো এবং এখন যে তার কোয়ারিজগুলো রয়েছে এগুলো আমরা উত্তর দেব একটা বিরতির সময় হয়ে গিয়েছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএস অ্যাডভান্স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 জিবিএস জনিত সমস্যা এটা একটা অটোইমিউন ডিসঅর্ডার বা বিভিন্ন ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে তো এই ক্ষেত্রে অনেক সময় রুগী মারাও যায় বাট যারা বেঁচে থাকে তাদের হয়তো এই যে শারীরিক অক্ষমতা হাত পা প্যারালাইসিস হয়ে যাওয়া ফুসফুসের কর্মশক্তি হারিয়ে ফেলা চলাফেরার শক্তি হারিয়ে ফেলা এগুলা হয়ে থাকে যদি আমরা প্রপার রিহ্যাবিলিটেশন করতে পারি দেখা যায় রুগীগুলা একটু সময় লাগে কারো হয়তো দুই তিন মাস লেগে যেতে পারে কিন্তু রুগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে তো ওনার ক্ষেত্রে এখন যেটা দরকার ওনাকে চেস্ট ফিজিও করতে হবে বা চেস্ট থেরাপি এই জিবিএস নট অনলি রোগী এই যে শীতকালে বর্তমানে মানে এটাও কিন্তু আলাদা একটা সেক্টর যে পালমোনারি রিহ্যাবিলিটেশন বলা হয় এটাকে জি এখন এই যে শীতকাল শীতকালে বিভিন্ন আমাদের অ্যাজমাটিক রোগী বাড়বে চেস্ট ডিজিজ বা যেমন bronchitis COPD chronic obstructive pulmonary disease বা এই জাতীয় যত রোগ আছে সেটা একেবারে বাচ্চা হোক বয়স্ক হোক সবার এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন খুবই ভালো কাজ করে এই ক্ষেত্রে খুবই ইফেক্টিভ এবং এই যে যারা জিবিএস আক্রান্ত ইভেন কি স্ট্রোক জনিত প্যারালাইসিস এনি প্যারালাইসিস এখন আমরা তাকে চেস্ট ফিজিও করতে বলি বা চেস্ট থেরাপি তো চেস্ট থেরাপির কিছু অংশ আছে রুগীকে আমরা শিখিয়ে দিই যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ যে নাক দিয়ে শ্বাস নিয়ে হোল্ড করা কয়েক সেকেন্ড দেন আবার ছেড়ে দেওয়া এই জাতীয় এক্সারসাইজ আছে তারপরে পাশাপাশি ওটার সাথে তাকে হাত দিয়ে তাকে কিছুটা মাসেলগুলোকে রেজিস্ট্যান্স দিয়ে এক্সারসাইজ করা চেস্টের থোরাসিক স্পাইন মোবিলাইজিং করা স্পাইন মোবিলাইজিং এক্সারসাইজ আছে বিভিন্ন থেরাব্যান্ড বা আপনার যেমন গামছা বা ওলনা মহিলাদের এটা দিয়ে তাকে চেস্ট এক্সপানশনে বাধা দিয়ে এক্সারসাইজ করা শিখানো আচ্ছা। এগুলো আমরা করে থাকি পাশাপাশি বিভিন্ন ডিভাইস ইউজ করে থাকি আমরা স্পাইরোমিটারের মাধ্যমে স্পাইডো এক্সারসাইজ uh, uh, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের বিভিন্ন ডিভাইস এখন কিনতে পাওয়া যায় এবং মেশিনও আছে যেগুলোর মাধ্যমে আমরা রেসপিরেটরি uh, রিহাবিলিটেশন করে থাকি তো আমার মনে হয় উনি যদি এই জাতীয় থেরাপিগুলো নেয় specially deep breathing exercise deep breathing exercise ইউটিউবে দেওয়া আছে প্রচুর আমিও দিয়েছি ওই এক্সারসাইজগুলো উনি এখন করতে পারে এবং thoracic spinal mobilising exercise simple exercise খুবই ইফেক্টিভ এবং এক্সারসাইজগুলো অবশ্যই যেন অন্য মানে কেউ কাছাকাছি না থাকে কারণ হচ্ছে অনেক সময় এক্সপেল হতে পারে কফ হতে পারে আচ্ছা। তো আরেকজন হয়তো একটা কমিউনিকেবল ডিজিজ যেন না হয় এই জন্য একটা নিরাপদ জায়গায় বসে এবং যেখানে একটা ভালো অ্যাটমসফিয়ার খুব ভালো কোনো ধুলাবালি নাই পরিবেশ ভালো ভালো ভেন্টিলেটেড জায়গায় সেখানে সে বসে বসে এক্সারসাইজগুলো করতে পারে এতে খুবই উপকারে আসবে তাহলে এই চেস্টের যে প্রবলেমগুলো অনেকাংশেই দেখা যাবে আস্তে আস্তে আস্তে আস্তে চলে যাবে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম থেকে জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমার শাশুড়ি আপনার মাজা ব্যথা হুম বাম সাইড এর ডান সাইডে বলেন আপনার সমস্যা শেষ করেন জি মানে হাঁটলেও লাগে আপনার সব সময় ব্যথা করে বয়স কত ওনার বয়স আপনার 60 বছর 60 আচ্ছা এই মাজার ব্যথাটা কি পায়ের দিকে নামে বাম পায়ে বা ডান পায়ে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার শাশুড়ি পিএলআইডি জি পিএলআইডি এবং আর্থ্রাইটিস দুইটা এ টাইমে আচ্ছা। এবং বছর বয়সে কমন কমন রুগী একেবারে টিপিক্যাল রুগী কোমর ব্যথা পায়ে ব্যথা চলে যাওয়া হাঁটুতে ব্যথা তো এই বয়সে হাঁটুতে অস্ট্রো আর্থ্রাইটিস ডেভেলপ করে মেরুদণ্ড আর্থ্রাইটিস ডেভেলপ করে তো এজন্য এইসব রুগীকে এখনই যদি আমরা রিহ্যাব চিকিৎসা করতে পারি প্রপার ওয়ে সঠিকভাবে তাকে পাশাপাশি এক্সারসাইজ শিখিয়ে দিতে পারি চিকিৎসার পাশাপাশি তাহলে রুগীরা দেখা যায় প্রিভেনশনও হয় যেমন ভবিষ্যতে যে খারাপগুলো হওয়ার কথা সেগুলো আগে থেকে সে প্রিভেন্ট করতে পারে এবং নিয়মিত যদি রুগী এক্সারসাইজ করতে থাকে নিয়ম মাইনে চলে এখন উনি হয়তো একটু বয়স্ক মানুষ উনি হয়তো জানে না উনি ওনার মতো করে হয়তো চিকিৎসা করার পরে দেখা যাবে ভালো উনি গিয়ে আবার ওনার মতো করে ওই নিচে বসে বসে কাজ করা সামনে কুজু হয়ে ঝাড়ু দেওয়া এগুলো হয়তো করার চেষ্টা করবে যেহেতু সংসারে কাজ থাকতেই পারে এগুলো অ্যাভয়েড করতে হবে এগুলো করার টেকনিক জানতে হবে এই জন্য একজন রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের সাথে কথা বলে ওনাকে জেনে নিতে হবে যে ওনার কাজের সাথে কিভাবে উনি খাপ খাইয়ে চলতে পারে কারণ এক একজনের এক এক কাজ এক একজনের ভূমিকা এক এক রকম সংসারে হোক বা সামাজিকভাবে হোক বা প্রফেশনাল লাইফে হোক সবার কিন্তু একই কাজ না সো ওই কাজটা সে কীভাবে সমস্যাবিহীন করতে পারে শারীরিক কোনো সমস্যা যেন না হয় সেটা আমরা শিখিয়ে দিয়ে থাকি রুগীকে এবং রুগী অনুযায়ী তাকে আমরা এক্সারসাইজ দিয়ে থাকি ওইগুলো যদি করতে পারে দেখা যাবে যে আস্তে আস্তে ইম্প্রুভ হয় তবে এই সকল রুগীর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যথায় যারা আক্রান্ত তারা যদি কুসুম গরম শেক নিতে পারে এখন এই যে শীতকালে হোক ব্যথানাশক মলম লাগাতে পারে এবং কুসুম গরম শাওয়ারের পাশাপাশি কিছু লাইট এক্সারসাইজ আছে স্পেশালি কোমর ব্যথার এক্সারসাইজ হাঁটু ব্যথার এক্সারসাইজ এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে শিখে যদি করে দেখা যাবে যে ফিফটি পার্সেন্ট এইভাবেই কমে আসবে সমস্যাগুলো বাকি হয়তো তাকে একটু ট্রিটমেন্টের আওতা আসতে হতে পারে আমরা চেস্ট ফিজিওথেরাপি নিয়ে কথা বলছিলাম আপনি আরো কিছু বলতে চাচ্ছিলেন আমরা যদি সেই বিষয়টিতে একটু ফিরে যাই জি যেটা হচ্ছে উনি আরেকটা জানতে চেয়েছিল যে এখন পরবর্তীতে জিবিএস রোগী কি করবে মানে শুধু চেস্টের প্রবলেমটা তো আসি এবং তার করণীয় কি একটি করণীয় স্বাভাবিক জীবনযাপন করা মানে শুয়ে বসে না থাকা নিয়মিত হাঁটা উনি যে এক্সারসাইজগুলো শিখিয়ে দেওয়া হয়েছে বা উনি যে এক্সারসাইজগুলো করে জীবনের সাথে মিলিয়ে এক্সারসাইজগুলো করা প্রতিদিন এবং এবং এবং এই রুগীরা যত ট্রাভেল করবে মুভমেন্ট করবে হাঁটা চলাফেরা করবে এক্সারসাইজ করবে হ্যাঁ এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করবে বিভিন্ন মুভমেন্ট আছে সামাজিক কাজ আছে মানে পারিবারিক মানে তাকে খুব একটা অ্যাক্টিভ লাইফের মধ্যে থাকতে হবে হ্যাঁ। তাহলেই তিনি ভালো থাকবেন আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম স্যারের জন্য দোয়া প্রার্থনা করছি স্যার আমার নাম মুশারফ আমার বয়স বিশ স্যার আমার কোমর থেকে আমার কোমরে ব্যথা আমার কোমর থেকে ব্যথাটা পা দিয়ে নেমে যায় ডান পা দিয়ে নেমে গেছে এখন স্যার আমি এমআরআই করাইছি ময়মনসিং গিয়ে এমআরআই করাইছি এমআরআই করার পরে ডাক্তার বলছে যে তোমার ওই <clears throat> কোমরে এই দুটা হাড়ের মাঝখানে একটা নিউক্লিয়াস জাতীয় জেলি আছে ওই জেলিটা বের হয়ে যায় তোমার ওই সিদ্ধার রোগে চাপ দিছে যার কারণে তোমার ব্যথাটা পা দিয়ে নেমে গেছে এখন স্যার উনি আমাকে রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ টিকা বা টোয়েন্টি ফাইভ নিউরিজম জাতীয় এরকম ওষুধ দিছিল প্রথমত আমার ব্যথাটা খুবই তীব্র ছিল এখন ওই ওষুধগুলো খাওয়ার ফলে আমার ব্যথাটা কিছুটা কমছে কিন্তু পুরোপুরি ভাবে আমি ভালো হয়নি আমার সমস্যাটা প্রায় এক বছর যাবত এখন স্যার আমি এটা জানতে চাইতেছি যে আসলে আমার এখন কি ধরনের একটা চিকিৎসা নিলে এটা ভালো হওয়ার সম্ভাবনা মানে নিয়ন্ত্রণ বা নিরাময় <clears throat> এরকম একটা আমরা একেবারে খুব সংক্ষেপে প্রশ্নের উত্তরটা দিব আমরা শেষ প্রান্তে চলে এসেছি অবশ্যই দর্শকের এটা পিএলআইডি যেটা আমরা বারবার বলছি পিএলআইডি রোগের রোগে আক্রান্ত তো এখন আপনার যে সমস্যাটা আছে এটা নিয়ে তো টেনশনের কিছু নাই আপনি ডাক্তার সাহেব যে ওষুধগুলো দিয়েছে এই ওষুধগুলো ওনার সাথে পরামর্শ অনুযায়ী আপনি কন্টিনিউ করবেন আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন আইডির ব্যায়াম দেওয়া আছে ইউটিউবে ওই ব্যায়ামগুলো আপনি সকাল বিকাল এবং রাত তিন বেলা ট্রাই করতে থাকেন এবং এক্সারসাইজ অনেকগুলো দেওয়া আছে পাঁচ থেকে ছয় সাত দশটার মতো এক্সারসাইজগুলো যেটা যেটা করতে গিয়ে আপনি দেখবেন প্রবলেমটা বাড়তেছে ওই এক্সারসাইজগুলো করার দরকার নেই যেগুলো করলে আপনি বেটার ফিল করেন এক্সারসাইজ কন্টিনিউ করতে থাকেন এবং আমার ইউটিউব ফেসবুকে আমার যে কমিউনিটিতে এবং ফেসবুকে যে পোস্ট আছে দেখবেন প্রচুর ছবি দেওয়া আছে যে নিয়ম কানুনগুলা ওই নিয়মগুলা মেনে চলার চেষ্টা করেন আশা করি ইয়া আপনার বয়স কম আছে এভাবে এক্সারসাইজ নিয়ম মানা এভাবে যদি চলা যায় এতে ইম্প্রুভ হয়ে যাবেন এবং ভালো থাকতে পারবেন তারপরেও ট্রাই করে দেখলেন এক দুই মাসেও ইম্প্রুভ হচ্ছে না দেন হয়তো আপনাকে আবার কোনো বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে হয়তো কোনো থেরাপি করতে হতে পারে অনেক সময় অপারেশন লাগে তবে আমি মনে হচ্ছে না আপনার অতটুক যেতে হবে আপনাকে এই জিনিসগুলো ট্রাই করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে মুক্তি দিবেন এই সমস্যা থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পেরেছি দর্শকরা নিশ্চয়ই উপকৃত হয়েছেন আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এস টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ